যে আল্লাহ রাবুল আলমীর রেখা যে সমস্ত ফেরেস্তারা রয়েছেন তারা তৌবাকারীর জন্য দোয়া করেন তৌবাকারীর জন্য আল্লাহর কাছে কি করেন দোয়া করেন আল্লাহকে বলেন আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো এই মর্মে একটি আয়াত আপনাদের সামনে পেশ করি সুরা কাফের আয়াত নম্বর সাথে আল্লাহ বলছেন আল্লাহ দিন আর আর যারা আল্লাহর আরসকে বহন করে আছেন আল্লাহর আরসকে কয়জন বহন করে আছেন ফেরেস্তা আটজন ঠিক না আটজন ওয়ামান হাওলা এবং যারা আল্লাহর আশেপাশে আছেন ইউসাব বেহুনা দে রব্বিহীম তারা তাদের প্রতিপালকের প্রশংসার সাথে তসবি বয়ান করে অয়ু মেনুন আবিহি এবং তার প্রতি ইমান নিয়ে আসে বিশ্বাস করে আল্লাহকে ওয়াস্তাক ফেরুন আলিল্লাদিন আমানু আর ক্ষমা চাই ওই সমস্ত লোকদের জন্য যারা ইমানদার কি বলে রব্বানা ওয়াসেতা কুল্লাশাহিন রহমা ওয়াইলমা হে আল্লাহ হে আমাদের প্রতিপালক তোমার রহমত দ্বারা এবং তোমার ইলিম দ্বারা তুমি বেষ্টন করো সব জিনিসকে ফির লিল্লাদিন তাবু দেখেন আল্লাহ কি বলছে তারা কি বলেছেন ফেস তারা কি বলে ফির সুতরাং তুমি ক্ষমা করো কাদেরকে লিল্লাদিনা তাবু ওই সমস্ত লোকদেরকে যারা তওবা করে তাহলে এই দুয়াটা কাদের আছে ফেরেস্তাদের ওই সমস্ত ফেরেস্তাদের যারা আল্লাহর আরসকে বহন করে আছে এবং আরসের আশেপাশে যারা আছেন তাহলে তওবা ইস্তেক ফার যারা করে এদের জন্য আরস বাহিন বহনকারী আটজন ফেরেস্তা এবং তার আশেপাশে যারা আছেন তার তারা আল্লাহর কাছে ক্ষমা চায় যে আল্লাহ তুমি ওই সমস্ত বান্দাদেরকে ক্ষমা করো যারা তোমার কাছে তওবা করে মাপ চাই সুবহান আল্লাহ চিন্তা করেন যে আপনি করছেন তওবা আপনি চাচ্ছেন মাপ আল্লাহর কাছে আর এর জন্য ফেরেস্তারা আপনার জন্য দোয়া করছেন আল্লাহকে বলছেন আল্লাহ মাফ করো আল্লাহ কাছে দশ দরখাস্ত করছেন ফক ফিরে লিল্লাদিন তাবু যারা তওবা করে তাদেরকে তুমি ক্ষমা করো অত্যাবাউ সাবিলাক এবং যারা তোমার পথের অনুসরণ করেছে তাদেরকে ক্ষমা করো ওয়াকিহিম আজাব আর জাহিম এবং তাদেরকে জাহান্নামের আজাব থেকে বাঁচিয়ে নাও তাহলে তওবা ফারের বারো নম্বর ফায়দা হলো যে আরস বহনকারী আটজন ফেরেস্তা এবং আরস বহনকারী আশেপা যারা ফেরেস্তা রয়েছেন তাদের এই তওবাকারীর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই দোয়া করে আল্লাহ তুমি এই তওবাকারীদেরকে মাফ করো সুবাহান আল্লাহ তাহলে তওবা ইস্তেক ফার করা কত বড় উপকার আপনি আপনার গুনাহের জন্য আপনি আল্লাহ কাছে মাফ চাচ্ছেন ক্ষমা চাচ্ছেন কিন্তু আপনার জন্য দোয়া করছেন কারা ফেরেস তারা আল্লাহ সুরা কাফের আয়াত নম্বর সাত